হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো নাম্বার সিস্টেম নিয়ে বন্ধুরা প্রথম অঙ্কটি লিখে নেব four to the power sixty four plus four to the power sixty five plus four to the power sixty six plus four to the power sixty seven plus four to the power sixty is ডিজি ইজ ডিভিজিবল বাই এখানে অপশান দেওয়া রয়েছে এতে ফাইভ বিতে সেভেন সিতে এইট ডিতে ইলেভেন তা এখানে এ সবার প্রথমে বন্ধুরা এখান থেকে আমি সব থেকে ছোট যে নাম্বারটি রয়েছে সেটি কমন নিয়ে নেব পাওয়ারের সব থেকে ছোট যেটা রয়েছে তাহলে এখানে রয়েছে four to four to the power sixty four common নিয়ে নিলাম তা এখানে এটা যদি কমন নিয়ে নিতে পড়ে থাকে ওয়ান আর প্রত্যেকের ফোরের পাওয়ার বিয়োগ হবে কমন নিলে তাহলে এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে টু এটা হয়ে যাবে থ্রি এটা হয়ে যাবে ফোর তাহলে এখান থেকে এটা কি করে যে সিক্সটি ফোর এটা one four four four sixteen four to the forty two power three মানে হচ্ছে মানে ফোরের কিউব মানে sixty four four to the power four মানে হচ্ছে টু ফাইভ সিক্স তা এখানে ফোর সিক্সটি ফোর আর এটা যদি প্লাস করি চলে আসবে থ্রি ফোর ওয়ান তা থ্রি ফোর ওয়ান চলে আসবে তা বন্ধুরা এখন এটাকে যদি আমি দেখি এই এই পোর্শনটাকে আমি দেখছি যে কোনটা দিয়ে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না সাত দিয়ে ভাগ করা যাবে না আট দিয়ে ভাগ করা যাবে না কিন্তু এগারো দিয়ে ভাগ করা যাবে এখানে এগারো দিয়ে ডিভিজিবল যদি আমি এগারো দিয়ে এখানে ভাগ করি তাহলে কি হয়ে যাবে থ্রি ওয়ান তাহলে এগারো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা কত দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য এটি হলো অ্যান্সার বন্ধুরা দ্বিতীয় অঙ্কটি দেখে নেব five to the power thirty eight plus five to the power thirty nine plus 5 to the power 40 plus 5 to the power 41 plus 5 to the power 42 তা এখান থেকে সবথেকে ছোট আগের মতনই সব থেকে ছোট যে নাম্বারটি সেটি কমন নিয়ে নেব তাহলে কি 38 কমন নিয়ে নিলাম এখানে কি 1 পড়ে থাকে তারপরে কি পাওয়ারগুলো বিয়োগ হয় 1 চল্লিশ থেকে আটত্রিশ বিয়োগ হলে পাওয়ার 2 থাকে তারপরে এখান থেকে 3 5 টু দি পাওয়ার কত 4 থাকে তাহলে এখানে 5 এর 38 তাহলে এটা one plus five plus twenty five plus ফাইভের কিউব মানে এটা আর এটা হচ্ছে সিক্স টু ফাইভ তবে এটা যদি প্লাস করা হয় তাহলে হবে সেভেন এইট ওয়ান তাহলে এখানে আমরা দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি তাই এখানে যদি প্লাস করা প্লাস করার পরে এখন এই পোর্শনটা দেখব এটা তিন দিয়ে ভাগ করা যাবে এটাকে তিন দিয়ে ভাগ করা যায় না নেক্সট এগারো দিয়ে ভাগ করে দেখছি এগারো দিয়ে ভাগ করা যাবে কি হ্যাঁ অবশ্যই এগারো দিয়ে ভাগ করা যাবে সাত দিয়ে ভাগ যাবে না আর এখানে আট দিয়েও ভাগ যাবে না তাহলে কি এগারো দিয়ে ভাগ যাচ্ছে সুতরাং এগারো দ্বারাই বিভাজ্য হবে এগারো দিয়ে সহজেই বুঝে যাচ্ছে এ এগারো সাত এগারো সাতাত্তর ওর আর এখান থেকে এ পড়ে থাকছে এগারো এগারো একে এগারো একাত্তর তাহলে কি এই এগারো দ্বারা বিভাজ্য সুতরাং এখানে ডিভিজিবল কি এগারো দ্বারা বন্ধুরা এখনো যাদের ক্লিয়ার হয়নি তাদের জন্য লাস্ট একটি অঙ্ক ও তিন নম্বর অঙ্কটি three to the power seventy one plus three to the power seventy two plus three to the power seventy three plus three to the power seventy four plus three to the power seventy five is divisible by E এ অপশনে রয়েছে থার্টিন বিতে রয়েছে থার্টি থ্রি সিতে রয়েছে থার্টি সেভেন ডিতে রয়েছে নাইনটিন তাহলে এ এটি কি দ্বারা বিভাজ্য তা আমাকে বের করার জন্য সেই সেরকমভাবে সব থেকে ছোট যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আমরা এখান থেকে কমন নিয়ে নেব থ্রি টু দি পাওয়ার কত যাচ্ছে সেভেন্টি ওয়ান যদি কমন যায় তাহলে এখানে কি পড়ে রয়েছে এখানে পড়ে রয়েছে ওয়ান প্লাস কি পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে এ তাহলে এখানে বিয়োগ করলে পড়ে থাকে power a 1 plus 3 to the power 2 plus 3 to the power 3 plus 3 to the power 4 তো এখন এগুলোকে ক্যালকুলেট করব 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 তাহলে এখানে হচ্ছে কত মানে হচ্ছে 3 to the power 71 into 1 to 1 plus করার পর তা এখান থেকে আমরা যদি ১৩ দিয়ে যাই তো সহজেই যাবে না দেখে বোঝা যাচ্ছে ১৩ দিয়ে এটা যাবেই না ১৩ দিয়ে তো এটাও যাবে না তা একই রকম থার্টি সেভেন দিয়ে এটাও যাবে না এটাও যাবে না উনিশ নাইনটি দিয়ে যাবে না থার্টি থ্রি দিয়ে দেখি থার্টি থ্রি দিয়ে যেতে পারে যাবে থার্টি থ্রি দিয়ে যদি আমি ইলেভেন দিয়ে কাটি কত থাকে থ্রি আর এটা যদি আমি কাটি তাহলে কি পড়ে থাকে পড়ে থাকে হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন পড়ে থাকে এই যে থ্রিটা রয়েছে এই থ্রিটা এখান থেকে একটা থ্রি কেটে গেলে কমে যাবে পাওয়ার একটা কমে যায় এখানে বিয়োগ হয় এখানে আর এক রয়েছে উপরে উঠলে বিয়োগ হয়ে যায় পাওয়ার একটা কমে যাবে তাহলে কি three to the power seventy into eleven তাহলে কত দিয়ে গেল তেত্রিশ তাহলে কি এটা তেত্রিশ দ্বারা বিভাজ্য এটা হয়ে গেল অ্যান্সার বন্ধুরা আশা করছি নাম্বার সিস্টেম থেকে আসা এরকম ধরনের অঙ্ক ও সঠিকভাবে খুবই কম সময়ে তোমরা করে ফেলতে পারবে আর আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য টেক কেয়ার বাই